আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ যে ভিওর্স আজকে ভিডিওটা করব যে ডিলেট হওয়া মেসেজ ও ফাইলগুলো ফিরে পাওয়ার উপায় তো ফোনে স্বাভাবিক এটা আমাদের অনেক ফোনে অনেক ভুল ভ্রান্তির কারণে বা চাপ পরে ডিলেট হয়ে যায় তো সেই কারণে আজকে ভিডিওগুলো করা তো ফোনে ডিলিট হওয়া মেসেজ ও ফাইলগুলো ফিরে পাওয়ার উপায় হলো আপনি যদি ভুল করে কোনো জরুরি মেসেজ ছবি ভিডিও ডিলিট করে ফেলেছেন মোবাইল থেকে এই ভুলের জন্য নিজেকে মনে মনে অনেক বক্কা জক্কা করে থাকেন আর চিন্তা করতে থাকেন যে কিভাবে এগুলো আবার ফিরিয়ে আনা যায় সেজন্য হয়তো আপনার রাতের ঘুমও হারাম হয়ে যায় আবার <clears throat> আর কোনো চিন্তা নেই খুব সহজেই ডিলিট করা ফাইল ফিরিয়ে আনা যাবে জেনে নিন কীভাবে করব যদি আপনার মোবাইলের সমস্ত মেসেজ ভুলবশত মুছে যায় যা ছিল আপনার জন্য একান্ত প্রয়োজনীয় তাহলে আপনার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার কিং রুট মানে নাম্বার ওয়ান কিং রুট দিয়ে রুট করে নিন প্রথমবার রুট করতে ব্যর্থ হলে আবার চেষ্টা করুন হয়ে যাবে ইনশাআল্লাহ জি দুই নম্বরে জিটি রিকভারি যে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন রুট তিন নম্বর রুট এক্সেস চাইলে অ্যাকসেপ্ট করুন চার নাম্বারে রিট এস এম এসে ক্লিক করুন পাঁচ নাম্বার স্টার্ট নিউ স্ক্যান এ ক্লিক করুন ছয় নাম্বারে call log photo content WhatsApp messenger অন্যান্য ফাইল রিকভার করতে পারবেন তো <clears throat> সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি আপনার যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় মেসেজ ফটো অডিও ভিডিও যাই হোক সব কিছুই যদি কোনো কিছু ফোন থেকে ডিলিট হয়ে যায় তো আবার ফিরে পাওয়া সম্ভব তো একটু লক্ষ্য করে শুনুন ফোনের ডিলিট স্ক্রিনে স্পষ্টভাবে লেখা আছে লক্ষ্য করুন এগুলো ফোনে ডিলিট হওয়া মেসেজ ও ফাইলগুলো ফিরে পাওয়ার দ্বিতীয় উপায় ভুলে কিংবা ইচ্ছে করে অ্যান্ড্রয়েড ফোনে কোনো মেসেজ ডিলিট করে ফেললে তা ফিরিয়ে আনা সম্ভব তবে কাজটি করতে হবে ডিলিট করার পর পরে কারণ ডিলিট করা মেসেজগুলো যে মেমোরিটুকু দখল করে রেখেছিল সে স্থানটা অন্য কোনো দাঁত অন্য কোনো ডাটা দখল করে নিলে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা আর সম্ভব হবে না তো এটা বুঝতেই পারছি যে আমাদের ছবি বা যে কোনো ফাইল যে কোনো কিছু ডিলিট হয়ে যায় তো ওই ফাইলটার জন্য যেটুটুকো ডাটা দখল করে রাখছিল ওটুকে যদি অন্য কোনো সফটওয়্যার অন্য কিছু আমি রাখি তখন আর ওটা আমি ফিরে পাবো না তো আমরা চেষ্টা করবো কোনো কিছু ডিলিট হওয়ার সাথে সাথেই এই জিনিসটা করা বিয়ার্স একটু আমি আমার ফোনের ওয়াইফাইটা অফ করে নেই একটু প্রবলেম দেখাইতেছে অনেক সমস্যা আসতেছে তো ডিলেট করা মেসেজগুলো ফিরিয়ে আনার অনেক অনেক সফটওয়্যার পাওয়া যায় এইসব অ্যাপের কার্যক্রম প্রিয় একই রকম এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় তিনটি সফটওয়্যার হলো Coolmuster Android S M S plus contact recovery Wondershare Dr Fone for Android শুধু রুট সুবিধা থাকা ফোনের জন্য অন্য ফোনে না যেই ফোনে আপডেট রুট সুবিধা থাকা ওই ফোনটাই হবে অ্যান্ড্রয়েড ডাটা রিকোভারি এই তিনটা সফটওয়্যার দিয়ে আমরা আমাদের রিকোভারি বা আমাদের কোনো কিছু ডিলিট হলে ওইগুলো ফিরিয়ে আনা এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে আমরা পারবো ফিরিয়ে আনতে পারবো যেভাবে ডিলিট হওয়া মেসেজ ফেরত আনবেন প্রতিক্রিয়া প্রিয় সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে একই রকম আমরা এক্ষেত্রে Wondershare Dr Dr Fone for Android এর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরা হলো এক নম্বরে উপরের তিনটি সফটওয়্যার যে কোনো একটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করুন দ্বিতীয় এরপর ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে আপনার ফোনটি কানেক্ট করতে হবে তিন নম্বরে এক্ষেত্রে আপনার আনপার ফোনে অবশ্যই ইউএসবি ডিবাগিং মুড অ্যাক্টিভ করা থাকতে হবে এজন্য নিচের ছবি অনুসরণ করতে পারেন চার নাম্বার পিসির সঙ্গে কোনো কন্ট্যাক্ট পিসির সরি পিসের পিসির সঙ্গে কোনো কানেক্ট হলে পরের ধাপগুলোতে স্টার্ট আর নেক্সট করে যেতে হবে পাঁচ নাম্বার চার নম্বর ধাপের কাজ শেষ হলে আপনার ফোনের ডিলিট হওয়া মেসেজ সহ সব মেসেজ দেখাবে সেই তালিকা থেকে আপনার প্রয়োজনীয় মেসেজগুলো ফেরত আনতে পারবেন তবে মাথায় রাখতে হবে কাজটা খুব দ্রুত করতে হবে যত সাধ্য চেষ্টা করব ডিলিট হবার সাথে সাথে কাজটা করার কারণ ডিলিট হওয়ার মেসেজের জায়গায় অন্য কোনো মেসেজ সেভ হয়ে গেলে তার ফেরত পাওয়া সম্ভব হবে না এই সমস্যা থেকে মুক্তি পেতে আরও কার্যকর উপায় হলো এস ব্যাকআপ এবং অ্যান্ড রিয়েস্টার নামের এক অ্যাপসটি ব্যবহার করা গুগল প্লে থেকে অ্যাপসটি নামিয়ে নিয়ে খুব সহজেই ফোনের মেসেজগুলো ব্যাকআপ রাখতে পারবেন এজন্য পিসির কোনো দরকার হবে না ফলে কখনো মেসেজ ডিলিট হলেও আর আপনাকে সমস্যা পড়তে হবে না মানে আপনার ফোনে আপনি অলরেডি একটা এই যে এস এম এস ব্যাকআপ বা রিয়েস্টার নামের অ্যাপসটি ইনস্টল করে রাখবেন যেটা অন করে রাখবেন কোনো কিছু আপনার ফোন থেকে ডিলিট হলেই আপনি ওই অ্যাপস থেকে ওটা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও দেব এইসব বিষয় এইসব টিউটোরিয়ালের উপরে এই যে অ্যান্ড্রয়েড ফোনের সিটিং উপরে তো সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম